দরকার একটু ধৈর্যের দরকার একটু তাওয়াক্কুলের দরকার একটু নজরানার দরকার একটু স্যাক্রিফাইস আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আল্লাহ তুমি তৌফিক দাও এই জন্য বাপ বেটার চান পাঁচ নাম্বার মিল বাপ বেটা দুইজনে হিজরত করেছেন বাপ বেটা কেউ জন্মস্থানে থাকতে পারে বিশ্বনবীর সব চাইতে পছন্দনীয় শহরের নাম ছিল মক্কা শহর বিশ্বনবীর যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য করা হলো বিশ্বনবী মক্কার দিকে বারবার ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে বলে মক্কা তো আহাবুল বিলাদি লাইয়া মক্কা হলো আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা উখরিজিতু থেকে যদি কোথাও যেতাম না আপনি হকের কথা বলবেন এলাকায় থাকতে পারবেন নবী নবীর যেই দশা আমরা নবীর উম্মতের একই দশা চিল্লা এখন ঠিকই না তার মানে পাঁচ নম্বরে হিজরত বাব্বাটা দুজনে হিজরত করছে ছয় নাম্বার বিশ্বনবী বলেন সই মুসলিমের বর্ণনা এমনি হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা বিষ্ণুই বলেন আমি মদিনা শরীফকে হারাম ঘোষণা দিয়েছি যেমনি মক্কাকে হারাম ঘোষণা দিয়েছে সাইদিন ইব্রাহিম যারা হজ ওমরা করেছেন তারা একটা বাউন্ডারির কথা জানেন হদুদুল হারাম এটার মধ্যে কোনো উল্টাপাল্টা করা যায় না মারামারি করা যায় না ঝগড়া করা যায় না এটা বলে হদুদুল হারাম এই মক্কার হদুদুল হারামের ঘোষণা দিয়েছে সাইদিন ইব্রাহিম আর মদিনার হদুদে হারামের ঘোষণা দিয়েছে বিষ্ণু চিল্লায় বলেন ঠিক না সাত নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনের উপরে এত বেশি রহমত বর্ষিত হয় আর এই রহমতের ধারা যেন চিরকাল বেঁচে থাকে এই জন্য প্রত্যেক নামাজে কেমত পর্যন্ত বাপ বেটার উপরে দুরুদ আছে না নাই এই দুরুদটা না ইব্রাহিমের নামে বানায় দিছে কে দুরুদটার নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও আল্লাহ আপনি বিশ্বনবীর উপর তার পরিবারের উপর ওইভাবে রহমত প্রেরণ করেন যেমনি সৈয়দনা ইব্রাহিম আর তার বংশের উপর রহমত প্রেরণ করেছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله পড়েন ও আল্লাহ বিশ্বনবী ও তার পরিবারের উপর আপনি বরকত দিয়ে সিক্ত করে দেন যেমনি সাইয়েদনা ইব্রাহিম আর তার ফ্যামিলিটারে বরকত দিয়ে আপনি ধন্য করেছেন কিয়ামত পর্যন্ত এই দুরুদ ইব্রাহিম থাকবে না তাহলে বাপ বেটার মধ্যে কয়টা মিল পাইছেন সুবহানাল্লাহ পড়েন বাপ হইলো খলিল পোলা হইলো হাবিব এই সৈয়দনা ইব্রাহিম খালিলকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন সৈয়দনা ইব্রাহিম জীবনে যত কথা বলছে সব আল্লাহ কোরআনে তুলে দিয়েছে সুবহানাল্লাহ কয় না উনি নিজের সাথে নিজে কথা বলেছেন এটাও কোরআনে আছে না নাই উনি আল্লাহর সাথে কথা বলেছেন এটাও কোরআনে আছে না নাই উনি ওনার ছেলের সাথে কি কথা কইছে কোরআনে আছে না নাই উনি ওনার মহল্লার লোকের সাথে এলাকার লোকদের সাথে কি কথা বলেছেন আছে না নাই উনি নম্রদের সাথে কি কথোপকথন করেছেন আছে না নাই উনি ওনার জীবনে যার যার সাথে ডায়ালগ মারছে ডায়ালগ বুঝেন কথা কেন কথোপকথন আরবিতে বলে আল হেওয়ার কি বলে আল হেওয়ার যাদের সাথে হেওয়ার করেছেন কনভারসেশন করেছেন উনি নিজের সাথে নিজে কনভারসেশন করেছেন নিজে নিজে কথা আছে না নাই ছেলের সাথে কথা বলেছেন এলাকার লোকদের সাথে বলেছেন বাবার সাথে বলেছেন নম্রদের সাথে যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা কোরআনে তুলে দিয়েছে কে উনি নিজের সাথে নিজে কি কথা কইছে শুনবেন কথা বলেন উনি বাবেল নগরীতে দেখতে পেলেন চারদিকে খালি শির্ক আর শির্ক আর মূর্তির পূজা কিসের পূজা উনি দেখলেন সবাই মূর্তির পূজা করে উনি মিলাতে পারেন না ঘটনা কি রে মূর্তির পূজা করে কেন উনি খেয়াল করে বসে বসে ছোট্ট ইব্রাহিম ভাবে হাই রে এই লোকটা মাটি দিয়ে মূর্তি একটা বানাইল বানায় এটারে আগুনে শুকাইলো এরপরে এটার রং করলো রং করে কয় ওম নমো ভগবতী বাসুদেবায়া আছে না নাই এটা কি করে খোদা বলে স্বীকৃতি দেয় যিনি ওম নম বলতেছে এটা এটা মূর্তির খোদা কথা কন দক্ষিণপুরের বাইরে বুঝেন নাই বোধ আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম কে বানাইলো তাইলে ওইটা আমার খোদা না আমি এটার খোদা খোদা মানে স্রষ্টা সৃষ্টিকারী এই মূর্তি আমারে বানাইছে না আমি মূর্তিরে বানাইছি সেদিন ইব্রাহিম দেখলেন যে লোকটা মূর্তিরে বানাইলো মানে যে মূর্তির খোদা যে মূর্তির স্রষ্টা সেই মূর্তিটাকে রং করে সাজিয়ে এটারে খোদা বলে ডাকে উনি মিলাতে পারেন ওনার মাথায় ধরে না এই জন্য খাটাবেন বলে common sense is very uncommon thing ঠিক আল্লাহর দেয়া সবচেয়ে দান আপনার রেশনাল আপনার ক্রিটিক্যাল আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস আপনার বিশ্লেষণ আপনাকে বাঁচাবে চিল্লাই বলেন ঠিক কিনা দেখেন সৈয়দ ইব্রাহিম কিভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে মহাসত্যের সন্ধান পেলেন উনি মূর্তির দিকে তাকিয়ে দেখে লোকেরা মূর্তি বানায় যারাই বানায় তারাই খোদা খোদা বলে কাঁদে ওনার মাথায় ধরে আবার বায়ে তাকিয়ে দেখে কিছু লোক আগুনের পূজা করে আবার কিছুক্ষণ পরে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন থাকে না খোদারে পানি মারলে খোদা নাই এটা কথা হইল কথা কর আবার দেখে কিছু লোক গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন আমার লাকড়ি দরকার খোদারে কোবায়া হ্যাঁ খোদারে হুদা বানায় বলো খোদারে কি বানায় হুদা গাছের পূজা করে যখন লাকড়ির দরকার তখন কোপায়া লাকড়ি নিয়ে আসে গাছ আর নাই কেউ গাছের পূজা করে কেউ মাছের পূজা করে কেউ আগুনের পূজা করে আবার দেখে কেউ গরুর পূজা করে গরুর পূজা গরুর পূজা ইচ্ছা মতো করে যখন গোষ্ঠের দরকার কোপ আরে খোদার চামড়া দিয়া জুতা বানাইয়া পায়ের মধ্যে পড়ে আছে না নাই গরুরে খোদা মানে আবার নিজেদের খোদাকে জবাই করে এই গরুর চামড়া দিয়ে পায়ের জুতা বানায় আকলে ধরে এতক্ষণ ডাকলো খোদা আর মানে খোদার চামড়া দিয়ে কি বানায় মাথায় ধরছে উনি কোনো কিছু মিল খুঁজে পান না আবার রাত্রিবেলা দেখলেন কিছু কিছু লোক তারার পূজা করে কিসের পূজা فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين তিনি রাত্রিবেলায় দেখলেন একটা ধ্রুব তারা জল জলের তারা দেখে তিনি ভাবলেন হাদা রব্বি মনে হয় এটাই আমার রব আবার যখন দেখলেন এই তারাটা ডুবে যায় তিনি বললেন ইন্নিলা ওহিবুল আফিলিন যেটা ডুবে যায় অস্তমিত হয়ে যায় এটারে আমার ভালো লাগে না সুবহানাল্লাহ কোন প্রথমে আকাশের ধ্রুব তারা দেখে মনে করলেন এটা কি এটাই আমার রব পরে দেখে নাই তারা তো থাকে না তারা তো চলে যায় তিনি সিদ্ধান্তে আসলেন তাহলে আমার রক্ত আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে না فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين سبحان الله পড়েন এরপরে কিছুক্ষণ পর পূর্ণিমার চাঁদ তিনি আকাশে দেখতে পেলেন তিনি দেখলেন এটা তারার চেয়ে বড় চাঁদ তারার চেয়ে ছোট না বড় কথা কন আকাশের চাঁদ দেখুন ভাবনা নারী এটা তো আরো বড় তাহলে এটাই না খোদা হওয়ার কথা উনি মনে করলেন হয়তো এই পূর্ণিমার চাঁদ আমার খোদা এটাই হয়তো আমার রব হবে ফালাম্মা ফালা যখন এটা ডুবে গেল চিন্তায় পড়ে গেলেন মনে মনে বললেন আমার রব যদি আমার পথ না দেখায় পথ দেখানোর কেউ নাই ঠিক কি না আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাচানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও চিল্লা পড়ে না বেশ চাঁদ দেখে ভাবলেন চাঁদ মনে হয় আমার রব পরে দেখে না চাঁদও নাই এবার কয় খাইছে এটাও তো নাই এবার জামু কই একটারও রব হিসেবে মেনে নিতে পারে না فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون চাঁদ দেখে ভাবলেন এটা আমার রব চাঁদ যখন চলে যায় কয় হায় হায় রব গেল কই কিছুই মিলাতে পারেন দেখেন কিভাবে শুনতেছেন মনোযোগ আছে না গেছে কিভাবে আমাদের মুসলিম জাতির পিতা চিন্তা অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি মহাসত্যের খোঁজ পেয়েছেন এমনি এমনি খলিল হন নাই চাঁদের দিকে তাকিয়ে দেখলেন বিশাল বড় ভাবলেন এটাই আমার রব চাঁদ যখন অস্তমিত হয়ে যায় বিপদে পড়ে গেলেন এবার সকালবেলায় পূর্ব দিগন্তে গগন বিদারী জল জলে সূর্যটা যখন উঠলো বললেন হাদা আকবর এটা তো সবচেয়ে বড় এটা হাদা আকবর এটাই আমার রব হবে পুরো জমিনটারে জানান দিয়ে আলো দিয়ে তীব্র প্রখর রোদ দিয়ে গোটা বিশ্বটারে গরম করে ফেললো এর চেয়ে বড় তিনি দেখে না তিনি বলে এটা গাছের চেয়ে বড় মাছের চেয়ে বড় মূর্তির চেয়ে বড় গরুর চেয়ে বড় তারার চেয়ে বড় চাঁদের চেয়ে বড় এই সূর্যই আমার রব সূর্যের চেয়ে বড় আর কেউ নাই আবার বিকেল বেলা গুধুলি লগ্নে পশ্চিম আকাশে বিশাল সূর্যটা যখন অস্তমিত হয়ে যায় এবার তিনি কয় না না এটাও আমার রব হতে পারে না ও আমার জাতি ভাইয়েরা আমি ঘোষণা দিলাম জেনে রাখো তোমরা যেগুলার পূজা করো আমি একটারও পূজা করি না إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين এবার তিনি বললেন আমি চাঁদের পূজা করি না তারার পূজা করি না সূর্যের পূজা করি না আমার রব কশিন কালেও কখনো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে না আমি এমন রবের আবাদত করি যে রব আকাশ জমিন সব তৈরি করেছেন আমি আমার চেহারাটাকে একনিষ্ঠতার সাথে ওই সত্তার দিকে ফেরালাম যেই সত্য আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন যিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়ারে পাহাড় করতে পারেন অমা আনা মিনাল মুশরিকিন আমি শিরক করি না আমি কোনো কিছু শিরক করি না আমি আমার রবের সাথে পার্টনার লাগাই না যিনি মহা বিশ্বটারে ব্যবস্থাপনা করেন মহা বিশ্বের মহা ব্যবস্থাপক সবকিছু তিনি কন্ট্রোল করেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং যদিও আল্লাহর উনি দেখছেন না কিন্তু উনি টের পেলেন উনি অনুভব করলেন উনি বুঝতে পারলেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন আছে যে মহাবিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করে চিল্লায় বলেন তিনি কে সেদিন ইব্রাহিম সিদ্ধান্তে চলে আসলেন ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে তুলনামূলক বিশ্লেষণ করে ওনার রেশনাল ওনার ক্যালিবার ওনার ইন্টেলেক্ট কাজে লাগিয়ে উনি চিন্তার অনুসন্ধানকে মিলিয়ে মহাসত্যের সন্ধান পেয়ে গেলেন চিল্লা এখন কেমনে সন্ধান পেলেন কেমনে নিজের সাথে নিজের কথা এটা করোনার ভেতরে আসে না এরপরে তিনি আল্লাহর সাথেও কি কি কনভারসেশন করলেন ডায়ালগ মারলেন এগুলো আসলে নাই সৈয়দান ইব্রাহিম বলে আল্লাহ রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ও আল্লাহ শুনেছি আপনি মৃতকে জীবিত করেন কেমন করে করেন একটু দেখান মৃতকে জীবিত করে কে কথা বলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করে পুনরুত্থান করো কেমন করে করো আমাকে দেখাও আল্লাহ বলে আওয়ালাম তুমিন ইব্রাহিম তোর বিশ্বাস হয় না আওয়ালাম তুমিন তোমার বিশ্বাস হয় না ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন কলবি কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই কোন সুবহানাল্লাহ বিষ্ণু বললেন নাহনু আহাক্কু বিশাক্কি মিন ইব্রাহিম ইব্রাহিম যদি এরকম সন্দেহ সন্দেহ করতে পারে আমাদের মনে তার বেশি সন্দেহ আসবে কথা কম এই জন্য সন্দেহ দূর করার দরকার আছে না নাই যে কোনো অবস্থায় নিজের স্ট্যান্ডিং পয়েন্টকে ক্লিয়ার রাখবেন এটা ছিল বিশ্বনবীর স্বভাব বিশ্বনবী একবার রাত্রিবেলা আধো আলো আধো অন্ধকার বিশ্বনবীর স্ত্রী সাফিয়াকে নিয়ে বসে আছেন সৈয়দাতুনা সাফিয়ার চেহারার মধ্যে নেকাব অনেকে দেখা যায় দুইজন সাহাবি হেঁটে যাচ্ছে হঠাৎ সাহাবারা দেখলেন বিশ্বনবী একজন মহিলার সাথে বসা কে মহিলা তারা জানে না একবার বিষ্ণুনবীর দিকে তাকিয়ে তারা চেহারা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলো বিষ্ণুনবী বললেন আলা রিসলি বিষ্ণুনবী গেলেন যে সালাম দিলেন বললেন ইন্নাহুম সফিয়া অন্ধকারে যে মহিলাটার সাথে বসে আছে এটা তোমাদের মা সফিয়া সাহাবীরা কি কথা আমরা কি আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাইছি আপনি নারীর সাথে বসে আছেন তার মানে তো বিবির সাথেই বসে আছেন বললেন না তোমরা হয়তো কিছু মনে করো নাই কিন্তু যাওয়ার সময় শয়তান তোমাদের মনের ভিতরে খুঁতকুতি ঢুকায় দিবে কথা কন হঠাৎ বাবা নবীর সাথে যে আছে মনে হয় বিবি একটু পরে বাবা আসলে কি বিবি হ্যাঁ বিবি ছিল না না বিবি ছিল বিবি ছাড়া কে না বিবি ছিল না কে ছিল খুঁতকুতানি কথা কন এই কনফিউশন মনের ভিতরে আছে না নাই এজন্য কনফিউশন দূর করার জন্য সৈয়দ ইব্রাহিম বললেন রব্বি আরনি কাইফা তুহিল মাউতা ও আল্লাহ মৃতকে কেমন করে জীবিত করেন দেখান আল্লাহ বললেন ইব্রাহিম আওয়ালাম তুমিন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তোমার কাছে রাখো তারপরে চারটা পাখিকে টুকরা টুকরা করে পাহাড়ের ওই পাশে রাখো জবাই করে টুকরা টুকরা করে গুলো মিলাও মাথা রাখো এই পাহাড়ে ঠ্যাং রাখো এই পাহাড়ে পিঠ রাখো এই পাহাড়ে কলিজা রাখো এই পাহাড়ে চারটা পাখি টুকরো টুকরো করে পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিয়ে পাহাড়ের এই পাশে এসে না আল্লাহর নাম নিয়ে পাখিগুলোর একটা ডাক দাও সাইয়া মুহূর্তের মধ্যে মরা টুকরো পাখিগুলো সবগুলো যেটার পা যেখানে ঠ্যাং যেখানে মাথা যেখানে কলিজা যেখানে প্রতিটা টুকরা একসাথে লেগে লেগে জীবিত হয়ে দৌড়ে দৌড়ে তোমার কাছে ছুটে আসবে ইব্রাহিম চার পাখি নিয়ে জবাই করলেন টুকরা টুকরা করে মিক্স করলেন বিভিন্ন পাহাড়ে ছিটাই দিলেন এখানে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন ডাকা মারতই সবগুলো টুকরা একসাথে জোড়া লেগে দৌড়ে দৌড়ে সৈয়দনা ইব্রাহিমের কাছে ছুটে এসেছে কোন সুবহানাল্লাহ আল্লাহর সাথে কি কথা কইছে এটাও কোরআনে আছে না নাই এরপর ছেলে ইসমাইলের সাথে কি কথা আছে না নাই ফালাম্মা বালাগা মাআহু সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى সৈয়দনা ইসমাইল ডেকে বলে ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি কি করতেছি কি করতেছি আমগো আব্বা যদি আমগরে কয় তোরে দেখছে জবাই করতেছি আমি যদি মাইজে হই কোনো বড়টারে করে আর দেন ন এটারে করেন কথা কম ছোটটারে করেন মাইজাটাই কেবল বাকি দুগারে করেন আই নো আই হাইতান ন মেনে নিতে পারবেন আব্বা কইছে বাপ তোরে দেখছে জবাই করতেছি কি কবো ستجدني إن شاء الله من الصابرين ও বাবা ভয় পাইয়েন না আমার ভয় লাগে না আপনি পাইয়েন না আমার তো ভয় নাই আমার তো কোনো ভয় নাই আমি আমদের নিয়ে ভয় পাই আপনি ভয় পাইয়েন না সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনার এই ছেলে ছোট্ট হলো এই ছেলের কলিজার দাপট অনেক বড় এই ছেলের আপনি ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল পাবেন আমগুটিও বলা ওইটাও বলা কথা কন সাতাজিদুনি আমি ভয় পাই না বাবা তোমার যেমন আদেশ দিয়েছেন তেমন তেমন করেন আল্লাহর রহমতে আপনি আমারে ধৈর্যশীল পাবেন এই যে বাবার সাথে কি কথা এবার ছুরি নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই শুরু করছে আল্লাহ বলে কচ্ছা দাক্তার রুইয়া লাগবে না খালি একটু কি দেখতে চাইছিলাম সুবহানাল্লাহ কয় না জবাই করুন আমার উদ্দেশ্য না ইব্রাহিম ইসমাইল জবাই করলে কেমনে হবে কারণ ইসমাইলের ঔরসে আসবে আখিরি জামানার পাইগাম্বর ইসমাইলের বাঁচিয়ে রাখা আমি আল্লাহর দায়িত্ব ইসমাইলের গলার একটা পশম ছেড়া যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা আখিরি জামানার পাইগাম্বর তো এর ঔরসে আসবে এর চেইন আসবে এ বললে হবে তাহলে নতুন করে নাটকের স্ক্রিপ্ট দেখা লাগবে কথা কন স্ক্রিপ্ট নতুন করে সাজাতে হবে আমি আল্লাহর স্ক্রিপ্ট হলো এ ইসমাইলের বংশে আমি আখিরি জামানার পেহিগাম্বার বিশ্বনবীরে পাঠাবো এই ইব্রাহিম ইব্রাহিম তোর সন্তান ইসমাইল জবাই হলে তোর চলবে না রে ইব্রাহিম চিল্লা এখন ঠিক কিনা তাহলে ছেলের সাথে কি কনভারসেশন করলেন এটাও আছে না নাই আপনার ক্লান্ত হয়ে গেছেন মনোজাত করে দেই মনোযোগ আছে আরো কয়েক মিনিট শুনবেন এবার উনি ওনার এলাকাবাসীদের সাথে কি কথাবার্তা বললেন শুনবেন উনি দেখলেন এলাকাবাসীরা মূর্তির সামনে যে এরকম যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহ সাম্বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা মূর্তির সামনে যে কৃষ্ণা কৃষ্ণ বন্দে মাতরম জয় জয় রাম সীতা রাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম আসনা নাই সবাই খালি এরকম চুপচাপ বন্দে মাতরম সৈয়দিন ইব্রাহিম কয় মা তামাসিল আনতুম লাহা আকিফুন হইল কি নিজেরা মূর্তি বানাস আর কস বন্দে মাতরম দেখেন কি ডায়লগ মারলেন কি কথোপকথন আল্লাহ সরাসরি কোট করে দিয়েছেন সুবহানাল্লাহ মা হাদিহি তামাসিল আনতুম লাহা আকিফুন কি হলো নিজেরাই মূর্তি বানাও মূর্তির সামনে নিজেরাই দাঁড়িয়ে থাকো কলু ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন এবার এলাকার লোকগুলো উত্তর দেয় আমরা আমাদের দাদা করে দেখছি এরকম দাঁড়ায় থাকতে আমরাও দাঁড়ায় থাকি আমাদের বাপদাদারা মূর্তির সামনে দাঁড়িয়েছিল তাই আমরাও দাঁড়ায় থাকি সাইদিন ইব্রাহিম বললেন তোরাও গোল্লায় দাদারাও এবার বছর গড়িয়ে ঈদের দিন আসলো বড় পূজা মণ্ডপে যেতে হবে বড় পূজায় পূজা দিতে হবে সবাই বলে ইব্রাহিম চলো বড় পূজার অনুষ্ঠানে যাই কোন অনুষ্ঠানে ফানাযারা নাজরাতান ফিন নুজুম তিনি আকাশের দিকে তাকালেন বললেন ইন্নি সাকিম অসুস্থ আমি আসলে সুস্থ ছিলেন কিন্তু বললেন মাশাআল্লাহ মানসিকভাবে অসুস্থ একজন নবী যিনি তাওহীদের পক্ষে শক্তি তার সামনে শুধু শির আর শির এগুলো দেখে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না ঠিক কি না এজন্য তিনি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ মানে মানসিকভাবে অসুস্থ সবাই বলে তাইলে ইব্রাহিম কি আর করবি তুই যখন অসুস্থ তুই ঘরের মূর্তি মূর্তিগুলারে পাহারা দিয়ে আমরা গেলাম পাহারা দেওয়ার ভালো একজন পাহারাদার পাইছে পাহারাদার পাইছে সাইদিন ইব্রাহিম সাইদিন ইব্রাহিমকে ঠিক আছে পাহারা দিতাছি আজকা যা পাহারা দিমু চলে যাওয়ার পরে সৈয়দনা ইব্রাহিম ডান দিকে তাকায় দেখে একটা এমনি আ আরেকটা ও একটা জিব্বা বের করে আরেকটা ঝুড়ি নিয়ে আরেকটা নারীর বেশে সরস্বতী একটা দুর্গা একটা গণেশ একটা হাতির আকৃতিতে এক এক মূর্তি চোদ্দ পনেরো হাত নিয়ে এমনি রয়েছে দেখছেন আপনারা দেখেন নাই চোদ্দ পনেরোটা হাত নিয়ে মনে আসতেছে সিডো লম্বা লম্বা হাত নিয়ে দাঁড়িয়ে আছে সাইয়েদনা ইব্রাহিম তাকালেন ইলা সামনে গেলেন যাই দেখে সবগুলা মূর্তির সামনে সন্দেশ কি আছে সব মূর্তির সামনে সন্দেশ জিলাপি কালো জাম দুধ মালাই মালাই চপ রসমলাই চমচম আছে না নাই অবাক হয়ে গেলেন কিরে এত মিষ্টি এত ছানা এত দই এত চমচম এত মালাই চপ এত রসগোল্লা একটা রসগোল্লা নিয়ে হাজ এটা করে রয়েছে মুখের সামনে ধরলেন বাপসে খাবে বাপসে হা করে আছে খাবে মনে হয় মিষ্টিটা নিয়ে মুখে ধরলেন বললেন আলা তাকুলু খা সুমান কইবেন না এক একটা নবীর মাথায় কি ইন্টেলাক্ট আল্লাহ দিয়েছে মিষ্টির বাটি নিয়ে রসগোল্লা নিয়ে যেটা হা করে আছে কয় খা আলা চা কুলুন খাবি না কথা কয় না এটা আ আ করে রয়েছে ওটা কথা কয় কথা কইতে পারে হা করে আছে সেদিন ইব্রাহিম মিষ্টির বাটি তুলে ধরলেন বললেন খা ওইটা কয় হা হা করে আছে কথা বলে না যেমন তেমন সেদিন ইব্রাহিম বললেন কেন খাবি না তাহলে ক উড়াইলি কেন আমি বাংলা ভাষায় কোরআন থেকে শোনাচ্ছি তুলে দিলাম মূর্তি হা করে আছে খায় না মা খাবি না কেন না খাইলে কথা কও খায়ও না কথাও কয় না পোলাই কান্তাছে বাবা চানাচুর খামু চিপস খামু দোকান থেকে চিপস আর চানাচুর কিনা দিছেন এখন খায় না তো বললেন বাবা খা খায় না কিরে খাবি না কেন কথা কথাও কয় না খায় আমার কথাও কেন এখন আছে কি বাকি রয়েছে কোনটা এক কেল্লা এক একটা নবীর হাতে কি শক্তি যে আল্লাহ খাবি না কেন কথা ক হয় খা নয় কথা ক এখন মূর্তি খায় না কথাও কয় না বাকি আছে কোনটা এবার মারলেন এই ডারে মারলেন ওই ডারে মারলেন একটার পর একটা মারতে আরম্ভ করলেন মারতে মারতে মারলেন আবার কুঠার দিয়ে ছোট একটা কুঠার পাইয়া কোপান শুরু করলেন কোপাইতে কোপাইতে সব সবগুলোর শেষ কোনোটার হাত নাই কোনোটার পা নাই কোনোটার ডাক নাই কোনোটার ঠ্যাং নাই মারতে মারতে মারতে মারতে মারতে মারতে সব শেষ এবার বড় মূর্তিটা সামনে আসলেন ওইটারও মারবেন ওইটার নাম ওই রাখা কাম করি এটার বাসারে বাসায় কি ডিটেকটিভ গোয়েন্দাগিরি গোয়েন্দারা ছোট্ট একটা ক্লু ধরে অনেক কিছু বের করে উনি এইটার দিয়ে বাঁচার একটা মাধ্যম খুঁজে নিলেন যে এটা দিয়ে আমি তর্ক করব জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন তিনি ভাবলেন এটার কুঠারে এটার কাদের মধ্যে কুঠার থেকে সবাই এটার সামনে আসবে বারোটার মধ্যে কুঠার ঝুলিয়ে দিয়েছে ইব্রাহিম ভদ্র হয়ে বসে রইলেন সবাই এসে দেখে সর্বনাশ বড় পূজা শেষ করে এসে দেখে সব বাইকে আর সব সাইজ করে ফেলাইছে বলে ইব্রাহিম কে করছে না না গেছি আমি কি জানি উঠার বড়টার কান্দে ওইটার জিগা কোনটার জিজ্ঞেস কর সবাইকে তাই এটার কেমন এটাই কে কেমন করছে সাইয়েদান ইব্রাহিমকে আমি জানি না ওইটারে জিগা মানলো কেন ভাঙলো কেন সবাই কয় ইব্রাহিম আমাদের মূর্তিগুলারে কি জিজ্ঞেস করবে এগুলো তো কথা কইতে পারে না সাইয়েদানা ইব্রাহিম কয় যে এটা কথা কইতে পারে না এই যে যেগুলারে ভাঙলো যেটা নিজের নিজে বাঁচাতে পারে না কেমতের বিপদের দিন এগুলো তো করে কেমনে বাঁচাবে দেখ ভাইঙ্গা সব শেষ মারামারি করে বড়টায় কান্দে কুটার নিয়ে বসে আছে সবগুলো শেষ করে ফেলছে এগুলো এগুলো যদি তোরা রব হিসেবে মেনে নিলি নিজেরাই তো নিজেদেরকে সাপোর্ট করতে পারলো না বাঁচাতে পারলো না তোরে কি বাঁচাবে মুখে কোনো কথা নাই কই ইব্রাহিম চুপ কর বেশি কথা কবি না তোরে নম্রদের কাছে নিয়ে যাব এবার রশি দিয়ে বেঁধে সৈয়দান ইব্রাহিম খালিলুল্লাহকে নম্রদের কাছে নিয়ে গেল এবার নম্রদের সাথে কি কথা ওইটা শোনার দরকার আছে না নাই এটাও শুনবেন নম্রুদ কা ইব্রাহিম আমি তো জানতাম তুমি খুব ভালো মানুষ ছোটবেলা থেকে তোমার অনেক সুনাম তুমি বলে নতুন কার আবাদত করো আমি ছাড়া কোনো রব আছে বলে আমি তো জানি না এই পুরো বাবেলের রব আমি নামরুদ গোটা বিশ্বের রব আমি নামরুদ না আমি ছাড়া রব আছে বলে তো আমি জানি না তুমি কোন রবের সন্তান পেলা ইব্রাহিম আবার শুনেছি মূর্তিও ভেঙেছো সাইদিন ইব্রাহিম এবার শুরু করলেন নতুন টেকনিক দেখেন এক একটা নবীর কি বুদ্ধি তিনি বললেন রব্বি আল্লাহ তুমি আমার রব সম্পর্কে জানতে চাও নমরুদ তাহলে খরগোশের মতো কান খাড়া করে শুনে নাও আমার রব এমন রব যে রব জীবন দেয় মরণ দেয় জীবনের মালিক উনি নমরুদ ইব্রাহিমের কথা শুনে বলে ও ইব্রাহিম আনাও হাইওয়ামিত তুমি বললা তোমার রব জীবন দেয় মরণ দেয় তাহলে ইব্রাহিম শুনে রাখো আমি নমরুদ জীবন দেয় আমি মরণ দেই সাইদিন ইব্রাহিম বললেন তাই তো দেখাও তো নমরুদ বলে জেলখানার দুজন ফাঁসির আসামি ধরে নিয়ে আয় ফাঁসির একজন দুজন আসামিকে ধরে নিয়ে আসো আনার পরে নমরুদকে ইব্রাহিম দেখো কেমন করে আমি জীবন দেই কেমন করে মৃত্যু দেই একটা ধারালো ছুরি নিয়ে একটা ফাঁসির আসামির পেটের মধ্যে ধা করে ছুরিটা ঢুকিয়ে দিল ফিনকি দিয়ে রক্ত ছুট ছটফট ছটফট করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায় এরপর দ্বিতীয় লোকটার ধরল ধরে নামরুদ ছুরিটা আবার ঢুকাতে যাবে ধা করে পেটের সামনে এনে কয় না তোরে আর মরণ দিব না তোরে আমি জীবন দিলাম যা তোরে আমি বাঁচাই দিলাম ইব্রাহিম তুমি না দেখতে চেয়েছো আমি কেমন করে জীবন দেই মরণ দেই দেখো প্রথম কয় দিনে আমি মরণ দিলাম দ্বিতীয়টারে কথা বোঝে না মনে হয় আসলেই তো আপাত দৃষ্টিতে প্রথমটারে কি দিছে মরণ দিছে দ্বিতীয়টারে সৈয়দ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো এবার কি বলা যায় প্রথমটারে দিছে মরণ দ্বিতীয়টারে দিছে জীবন সৈয়দ ইব্রাহিম বলে ঠিক আছে মেনে নিলাম আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় তুমিও জীবন দাও মরণ দাও আল্লাহ আকবার সৈয়দিন ইব্রাহিম বললেন ঠিক আছে মেনে নিলাম আল্লাহ জীবন দেয় আল্লাহ মৃত্যু দেয় তুমিও জীবন দাও তুমিও মৃত্যু দাও ও নামরুদ এবার শুনে রাখো আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্যটারে উঠায় তুমি পারলে সকালের সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠাও প্রতিদিন সকালবেলা সূর্যটারে পূর্ব দিক থেকে উঠায় কে ইব্রাহিম তুমি যদি এত ক্ষমতার অধিকারী হও তাহলে আজকে থেকে তুমি সূর্যটারে পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উঠাও ফাপুহিতাল্লাদি কাফার এবার ধরা খাইছে এবার নম্রদ নম্রদ এবার ধরা ফাপুহিতাল্লাদি কাফার লা জবাব নিশ্চুপ আর কোনো কথা নাই তর্কে না পেরে কই ইব্রাহিম রে ধর শিকলবন্দি কর আগুন জ্বালা আগুনে ফালা সৈয়দনা ইব্রাহিম বলে আগুনে ফালা লাভ নাই তুমি আমার কিচ্ছু করতে পারবে না সুবহানাল্লাহ পড়ে বিশাল আগুনের কুণ্ডলি পাকানো হলো সৈয়দনা ইব্রাহিমকে রশি দিয়ে পেছানো হলো বিশাল আগুনের কুণ্ডলের মধ্যে সৈয়দনা ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো হাত বাঁধা পা বাঁধা বিশাল আগুনের কুণ্ডলিতে ফেলানোর সাথে সাথে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল মুহূর্তের মধ্যে রশিগুলো জ্বলে পুড়ে সারকার হয়ে যায় কিন্তু সৈয়দনা ইব্রাহিমের গায়ের একটা পশম পড়ে না গায়ের জামাতে আগুন ধরে না সৈয়দনা ইব্রাহিমের গায়ের কিচ্ছু হয় না চিৎকার করে বলে ঠিক কিনা নম্রত্ব অবাক কয় ঠিক আছে দেখি কয়দিন আগুনে থাকতে পারে আরো লাকড়ি দে আরো বড় বড় তক্তা দে বিশাল আগুনের কুণ্ডলি দাও দাও করে একটার পর একটা তক্তা জ্বালিয়ে দেয় একটার পর একটা গাছের ডাল আর গোড়াকে জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের কিছু হয় না সৈয়দিন ইব্রাহিম চল্লিশ দিনে আগুনের কুণ্ডলিতে বসা ছিল কয়দিন চল্লিশ দিন আগুনের কুণ্ডলিতে ছিল এই আগুনের কুণ্ডলি থেকে বেঁচে উনি অনেকদিন পৃথিবীতে বেঁচে ছিলেন শেষকালে উনি ওনার নাতি পুতিদের সাথে গল্প করতেন যে নাতিরা পুতিরা আমার পুরো জীবনের এই পুরো জিন্দগির মধ্যে সবচেয়ে আরামের যে কটা দিন কাটাইছিলাম এগুলো ছিল নমরুদের আগুনের কুণ্ডলির চল্লিশ দিন আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ঠিক নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুলবাগান আল্লাহ বললেন ও নম্রদের আগুনের কুণ্ডলী সৃষ্টির শুরু থেকে আগুন তুলে আমি ধর্ম দিয়েছি যা পাবি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু চল্লিশ দিনের জন্য তোরে নতুন নিয়ম দিলাম খবরদার আমার ইব্রাহিমের একটা পশম যেন না পুড়ে যায় কোন ইবারদা ও আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা আবার এত ঠান্ডা হবি না যেন ইব্রাহিমের সর্দি না লেগে যা কোন ইবারদা ঠান্ডা হ কিন্তু এত ঠান্ডা হবি না যে ইব্রাহিমের সর্দি লেগে যায় আগুন বলে আল্লাহ একবার কইলেন ঠান্ডা হ আবার কয় বেশি ঠান্ডা না ইসলামী কি অনু আল্লাহ বলে সালামান আলা ইব্রাহিম আমার খালিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ জান্নাতের গুল বাগিচা হয়ে যা গুলবাগিচা হয়ে যা গুল বাগিচা হয়ে যা সৈয়দান ইব্রাহিম চল্লিশ দিন পরে বেরোলে নমরুদ আ কি ঘটনা আল্লাহকে নমরুদ অনেক চান্স দিছি আল্লাহ আমি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেই না আল্লাহ ছাড় দেয় কিন্তু কি দেয় না আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে ধরে ধরে না ধরলে আল্লাহ ও নমরুদ অনেক সুযোগ দিয়েছি আন্না তোরে মারার জন্য আমার ইব্রাহিম লাগবে না তোরে মারার জন্য আমার জিন জাতি লাগবে না তোরে মারার জন্য আমার জিব্রাইল ফেরেশতারে লাগবে না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া জুনুদুল্লাহ বাউদা এই যে মশাগুলো উড়ে বেড়ায় মনে করছেন কিছুই না কয়েল দিলে দৌড়ায় সবগুলো আইলে সব আমাদের দৌড়ানো লাগবে কথা বলেন ঠিক একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে যায় ঢুকে মাথার মাঝখানে কামড়াইতে শুরু করছে শীতকালে শীতকালে কানের সামনে মশা যদি আরাম করে শুয়েছেন বন বন করে কেমন লাগে বিরক্ত লাগে না কম্বল টম্বল ছেড়ে আবার শোনা আবার এদিক দিয়ে পন পন পন পন আছে না নাই তো মশা একটা কানে খালি পন পন করে এটাই ভালো লাগে না নমরুদের এদিক দিয়ে ঢুকছে নাকি দিয়ে ঢুকে ভিতরে কুটকুট করে কামড় মারে নমরুদ এবার লাফানো শুরু করছে I am a disco dancer সব ড্যান্সার ফেল নমরুদের ড্যান্সের কাছে বাবেল নগরীর সবাই নমরুদের ড্যান্স দেখে নমরুদ একটু থামে মশাও থামে মশা আবার কামড়ায় নম্রদের ড্যান্স বেড়ে যায় পুরো আইএমএড স্কুল ড্যান্সারের মতো লাফাইতেছে সবাই কয় লাফান কে কয় কি জানি ঢুকছে কি জানি ঢুকেছে আমি বুঝতে পারি না সহ্য করতে পারি না এবার নিজের হাতে নিজের কপালে চাপড়ায় নিজের হাতে নিজের মাথায় খুশি মারে নিজের হাতে নিজের কপালে কিল মারে এই মশা বেরোয় না এই মশা ঢুকছে কার আদেশে বের হবে কার আদেশে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে মশা বের হয় না আশেপাশের খাদেন খুদ্দাম যারা আছে আমার মশা বের হয় না তোরা কিল মার আমার ঘুষিতে কাজ হয় না মশা তো নাক থেকে বের হয় না তোরা এবার কিল মার খাদেম খুদ্দাম মনে মনে কয় জীবনে বহুত জ্বালাইছস আজকে সব শুধু উসুলে মারো কিল হেইও আরো জোরে খাদেম খুদ্দাম চান্স পাইয়া কিল ঘুষি লাথি ইচ্ছা মতো নমরুদ আজীবন অনেক বেটাগেরি করছস আজকে আমগো দিন আজকে আমাদের খেলা খাদেম খুদ্দাম ঘুষি মারে কিল মারে নমরুদ কি ঘুষি আর লাতি খেতে খেতে বহু সবার কায়দা তারপরও মশা বেরোয় না এই মশা ঢুকছে কারা দেশে এটা যদি বের করতে হয় কারা দেশ লাগবে কারো ঘুষি আর কিলে যখন বেরোয় না নমরুদকে এবার আমার জুতা মার কি মার মাথার মধ্যে বাড়ি শুরু বাড়ি খেতে খেতে নামরুদ শেষ মাথাটা ফেটে চৌচি ফিনকি দিয়ে রক্ত বেরোলো ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো নমরুদের ইতিহাস শেষ আর আল্লাহর জুন্দুম মিন ল্যাংরা মশা সন্ধ্যের মধ্যে ফুরাত করে উরুল দিছে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য নমরুদ পৃথিবীতে চারজন ছিল গোটা বিশ্বের বাদশাহ দুইজন মুমিন দুইজন কাফের মুমিনের একজন হচ্ছে সৈয়দনা সুলাইমান আরেকজন হচ্ছে বাদশাহ দুলকারনাইন আর কাফের একজনের নাম হচ্ছে বখতনাসার আরেকজন হচ্ছে নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল তার দাপটে গোটা বিশ্বটা কাঁপত তারে মারার জন্য আল্লাহর ভূমিকম্প লাগে নাই জলোচ্ছ্বাস লাগে নাই বন্যা লাগে নাই টর্নেডো লাগে নাই একটা ল্যাংরা বসাদি আল্লাহ শেষ করে দিয়েছে জিল্লায় বলেন ঠিক কিনা জোতার বাড়ি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় দিয়েছে জিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য নমরুদের পদ্ধতিতে যারা হাঁটে নমরুদের রাস্তা দিয়ে যারা হাঁটে তাদের নমরুদের জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না ফেরাউন স্থায়ী হতে পারেনি ফেরাউনের লাগে তুমি নিজেই কথা কইছি সরাসরি সরাসরি কিন্তু এক পেশে কথা আমি কই এতে কিছু কয় না আজকে নাই নামরুদ আজকে নাই কারণ আজকে নাই তাদের জুলুম তাদের অত্যাচারের কারণে তাদের সব সম্পদ ক্ষমতা দাপট মাটির সাথে মুহূর্তে ঘুরিয়ে দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ক্ষমতা তোদের না ক্ষমতার মালিক কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আসল ক্ষমতার মালিক হলেন একজন তিনি কে এজন্য সাইদানা ইব্রাহিমের জীবনীতে আমাদের জন্য শিক্ষা আসে না নাই সাইদানা ইব্রাহিম যে দোয়াগুলো করেছেন এগুলো কোরআনে তুলে দিয়েছে কে উনি দোয়া করলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ সালাত কায়েম করো ও সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতে তুমি হবে সম্মানে তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম পড়েন উনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ আল্লাহ তুমি আমার নামাজ কায়েমকারী বানাও আমিন যুররিয়াতি আর আমার সন্তানকেও নামাজ কায়েমকারী বানাও রব্বানা ওয়া তাকাব্বাল নামাজটা কবুল করে নাও দোয়াটা কবুল করে নাও এই জন্য সালাদ কায়েমের দরকার আছে না নাই নেককার সন্তান চাইতে হয় নেককার স্ত্রী চাইতে হয় তিনি দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস ফাবাশশারনাহু বিগুলামিন হালিল আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও নেককার স্ত্রী দাও আমাদের ফ্যামিলিগুলোরে জান্নাতি বানাও সৈয়দিন ইব্রাহিমের যে ফ্যামিলি এরকম ফ্যামিলি করার দরকার আছে না নাই উনি যেমনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন লড়াইয়ের দরকার আছে না নাই তিনি যেমনি তিনার চিন্তা শক্তি আর অনুসন্ধান শক্তিকে কাজে লাগিয়ে মহাসত্যের সন্ধান পেয়েছেন ওই মহাসত্যের সন্ধানের দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ে আমি